প্রিয় দর্শক বরেন্দ্র সংবাদে সাথে আছে বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান তিন লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা আটশো পঞ্চান্ন কেজি ভেজাল গুড় ধ্বংস নোয়াখালীতে ইউএনএর কক্ষে তরুণকে পেটালেন আনসার সদস্যরা রাজশাহীতে শহীদ এ এইচ এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতার উদ্বোধন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত র্যাবের সহযোগিতায় এই অভিযান চালায় তারা এ সময় ভেজাল গুড় তৈরির দায়ে দুটি কারখানাকে তিন লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা করা হয় একই সঙ্গে আটশো পঞ্চান্ন কেজি ভেজাল গুড় নষ্ট করে ফেলা হয়েছে দপ্তরটির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান গোপন সংবাদের ভিত্তিতে বাঘা উপজেলার আদানি এলাকার খোর্দ বাউসা ও পাঁচপাড়া গ্রামের সেকেন্দার আলী ও দুলাল উদ্দিন বাদলের বাড়িতে অভিযান চালানো হয় সেখানে চিনি চুন ফিটকিরি ডালডা ও রং ব্যবহার করে আখের গুড় তৈরি করা হচ্ছিল যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর তিনি বলেন ক্ষতিকর উপকরণ দিয়ে গুড় তৈরি করার অপরাধে সেকেন্দার আলীকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয় এর আগেও একই অপরাধে সেকেন্দারের দেড় লক্ষ টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছিল সে পুনরায় একই অপরাধ করায় আইন অনুযায়ী সাজার মাত্রা দ্বিগুণ করে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও একই উপকরণে গুড় তৈরি করায় দুলাল উদ্দিনকে সত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে পরে জব্দ আটশো পঞ্চান্ন কেজি ভেজাল গুড়গুলো নষ্ট করা হয়েছে বলেও জানান হাসান আল মারুফ সেই জেলার বাঘা উপজেলার আরানি এলাকায় তো এখানে দুইজন গুড় ব্যবসায়ী বা গুড় উৎপাদনকারীও বলা যেতে পারে জনাব সেকেন্দার আলী এবং জনাব দুলাল সাহেব তো তাদের এখানে আসলে সিমিলার অফেন্স তো তারা যে কাজটা করছে যে আসলে আখের গুড় তৈরি করছে কিন্তু আসলে এখানে আখের কোনো উপাদান নাই পুরোটা এটা কৃত্রিমভাবে এখানে তারা যে কয়েকটি উপাদান ব্যবহার করছে সেগুলোতে চিন চিনি চুন ফিটকিরি ডালডা এবং ক্ষতিকারক রং তো এটা আসলে এক ধরনের অপরাধ এবং ওনারা যে ক্ষতিকারক উপাদান ব্যবহার করছে এগুলো কোনো বৈধতা নেই এটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং হুমকিস্বরূপ তো এই দুই গুড় উৎপাদনকারী বা গুড় ব্যবসায়ীকে আমরা এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই অনুযায়ী একজনকে তিন লক্ষ টাকা এবং এই আরেকজনকে সত্তর হাজার এই মোট তিন লক্ষ সত্তর হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়েছে রাজশাহীতে অ্যাডভোকেট আব্দুল সালাম টেনিস কমপ্লেক্স আয়োজিত শহীদ এ এইচ এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতা দুই হাজার বাইশের উদ্বোধন করা হয়েছে বুধবার বিকেলে টেনিস কমপ্লেক্সে বেলুন ফেস্টুন উড়িয়ে পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের mayor A H M Khairuzzaman Liton অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় সপুরা সিল্ক মিল্ক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতাটি আগামী পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতায় আঠারো ক্যাটাগরিতে তেরোটি ক্লাবের একশো খেলোয়াড় ও কোচ অংশ নিয়েছেন রাজশাহী বিভাগীয় commissioner G S M Jafrullah এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের DIG Mohammad Abdul Baten RMP commissioner Abu Kalam Siddique জেলা প্রশাসক আব্দুল জলিল কলকাতার বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদর্শন ঘোষ সপুরা সিল্ক মিল্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আলী অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মোহাম্মদ এহসানুল হুদা দুলুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নোয়াখালীর কবিরহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সেবা প্রার্থী এক তরুণকে মারধর করার অভিযোগ উঠেছে কর্মরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে বুধবার দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে মারধরের শিকার তরুণের নাম আহসান হাবিব সে উপজেলার কবিরহাট পৌরসভার তিন নং ওয়ার্ডের মোহাম্মদ এনায়েত উল্লাহ ছেলে এ ঘটনায় পৌরসভা এলাকার বেশ কয়েকজন যুবক উপজেলার আনসার বেড়াকে হামলা চেষ্টা করে খবর পেয়ে কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের ফেরত পাঠায় এ ঘটনায় পৌর এলাকায় উত্তেজনা বিরাজ করছে আহতদেরকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা সুলতানা অভিযোগ অস্বীকার করে বলেন তারা নিজেরা নিজেরা মাঠে মারামারি করেছে আমার কক্ষে কাউকে মারধর করা হয়নি অপর এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন দুই আনসার সদস্যকে আর এখানে রাখা হবে না তাদেরকে জেলায় পাঠিয়ে দেওয়া হবে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে আঠারো কেজি গাঁজাসহ একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব বারো মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র্যাব বারো মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বারো এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে ঢাকা হতে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় এ সময় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার উত্তর তেতাবুনি এলাকার মৃত বিজয় চন্দ্র ঘোষের ছেলে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র ঘোষকে আঠারো কেজি গাঁজাসহ গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে রাজশাহী মহানগরীতে একশো পিস ইয়াবাসহ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃত হল মোস্তাফিজুর রহমান পিচ্চু সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া এলাকার মৃত মোসাদ্দেক আলীর ছেলে ঘটনা সূত্রে জানা যায় গত মঙ্গলবার রাত